কেন জিনিস বুঝি নয় মা কইছে ডাইল নিত সাবন নিত লবণ নিত একখান নোট দিয়ে আয় কেনে তিনান বাজার নিব মাথায় ধরেন না এ বড় মুশকিলে পড়ে গেলাম বন্ধু অনেক দিন হয়েছে গা ফাটে তুমি আই যে গা ফাটে তুমি কি কস না ঠিক আছে সবাই তো একটা পার্টি তবে কিন্তু আমাদের কাছে তো টাকা নেই কি রে হাবুরাতে এত নোট এক হাজার টাকা নোট কারণ কি আজকে মারতে হবে হ্যাঁ ঠিক ঠিক এ হাবু এদিকে এদিকে হুন হুন এদিকে কি হাবু তোর কাছে এত নোট কোথায় পাইলি একখান জিনিস বুঝলাম না আন মাই কইছে নুন সাবান ডাল নিতো কেন টেয়া দিয়া কেন এত বাজার নিব এ হুন হুন হুন হুন হুন শুন আর মাথা একাম বুদ্ধি আইছে কি বুদ্ধি ভাইয়া শুন হাবু তোর কাছে একান নোট অন তোকে তিনটা নোট আমরা তো এলাকার বাবা ভাই তুই একান কথা কইছ বাবা ভাই গো তোর তো উপকার করা আঙ্গ দরকার তোর একান নোট আমাদের দে বা তোকে তিনের নোট দিব কি কস আচ্ছা দেন দাদা দাদা দাদা এই এক ক্যান এই দুই ইয়ান এই তিন একটা দুইটা তিনটা জি এ হুন হুন আবু তোকে আমি আরো একান্ন দিছি I got broads in Atlanta, just to lean the family, credit cards in the scams. I scammers. যেটা টেয়ার অবস্থা হয়েছে এটা জাকা নাকা ডান্স হবে কি কস চলো আঠাও ইয়া ইয়া শালারা বোধাই একটা নোটের বদল সাইরার নোট দিছে আর Beep, beep, beep. এই দোকানদার কাউ আর এক প্যাকেট লবণ দেন আর এক প্যাকেট হসা সাবন দেন আর এক কেজি ডাইল দেন না মেমো টেমো লাগবো না না ডাইরেক্ট দিয়ে হ্যাঁ ডাইরেক্ট দিয়ে দেন নগদ নি না বাকি নগদ নগদ বাকি হইলে হইতো না নগদ কিয়া কিয়া নুন এক কেজি আর ডাইল এক কেজি আর হসা সাবান এক প্যাকেট ও কাকু কে ললিপপ দিয়ে এটা কার লাই কার লাই তুই ললিপপ খাইবার বয়স আমি হাবু না ও আচ্ছা দে টেঙা দে কই বাজার দেন আর খাটাসা হিসাব করি না পঞ্চাশ টিয়া সত্তর টিয়া তিনশো ষাট টিয়া তিনশো ষাট টিয়া হ্যাঁ।, হ্যাঁ লন এই লন ডাইলের টেঁয়া এই লন নুনের টেঁয়া এই লন সাবানের টেঁয়া এই লন ললিপপের টেঁয়া দশ টেঁয়া বিশ টেঁয়া তিরিশ টেঁয়া না হয়েছে তিনশো ষাট টেঁয়া নেরে আয় ষাটটা হাজুর লাই টেঁয়া দিছি না আন্দাজি কথা আরে ষাটটা জিনিস হলে ষাটটা টেঁয়া দিলে হইব ডিমের দাম দশ টেঁয়া এটার দাম পঞ্চাশ টেঁয়া আর নেরে আয় ষাটটা জিনিস হলে টেঁয়া দিছি না ওইসে তিনশো এক টাকা তুই দিস তিরিশ টাকা বাকি টাকা দিব কন্টন আছে তুই সরবে টরবে যা যা যা কন্টনের সামনে যা পেঁয়াজ এগুন দিছে দেখুন মার যা যা এমুরিয়া দশ না গাইয়েন হর হর ভাইয়া মু হর হর